হ্যালো বেবি ডগি হোল্ডার্স আপনাদের জন্য বিশেষ বিশেষ কিছু রোগী সংক্রান্ত খবরাখবর নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে যারা বেবি ডগির হোল্ডার বেবি ডগির শুভাকাঙ্ক্ষী বেবি ডগি অলরেডি কিনেছেন এবং ভবিষ্যতে বেবি ডগি কিনবেন বলে চিন্তা করছেন সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা অলরেডি কিনে ফেলেছেন এবং প্রাইস নিচে আসার কারণে ডিপ্রেশনে আছেন আপনাদের ডিপ্রেশন কেটে যাবে যারা নতুন কিনতে চাচ্ছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে যদি আপনি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর সেই সাথে সাথে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব লেখা বাটনটার উপরে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটাতে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে একটা লাইক করে দিবেন প্লিজ যদি আপনি বেবি ডগের হোল্ডার হয়ে থাকেন অথবা হোল্ডার হতে যাচ্ছেন অথবা হবেন এই রকম চিন্তাভাবনা করছেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা আমরা অনেক খবরাখবর আপনার জন্য সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেব দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপে বেবি ডগের বর্তমান প্রাইস রয়েছে zero point eight time zero one six seven two price down হয়েছে গত চব্বিশ ঘন্টায় six point forty two percent six point four two percent বেশ মোটামুটি ভালোই উপরে গিয়েছিল প্রায় zero point eight time zero on eight পর্যন্ত বেবি রোগীর প্রাইস গিয়েছিল সেখান থেকে বর্তমানে zero point eight time zero on six seven পর্যন্ত ডাউনে আছে গত অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি বেবি ডগি কিন্তু এইট টাইম জিরো টু পর্যন্ত ছুঁই ছুঁই করছে সেখান থেকে আবার নিচে চলে আসছে তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই অনেকে আছে যে খুব বেশি প্রাইসে বেবি ডগি বাই করেছিলেন আপনারা এখন মোটামুটি একটা সংশয়ের মধ্যে আছেন সেই সংশয়গুলোতে যাতে আপনারা কাটিয়ে উঠতে পারেন সেই লক্ষ্যেই আমরা আমাদের চ্যানেলে রিসার্চেবল ভিডিও দেওয়ার চেষ্টা করি যা যাতে আপনাদের এই ভয়গুলো কেটে যায় এবং আপনারা ভবিষ্যতে একটা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারেন কারণ বেবি ডগি খুব ভালো একটা প্রজেক্ট খুব ভালো একটা কয়েন এবং বলাই যায় যে বেবি ডগি কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলতে যে আজকে কালকে হবে সেরকম নয় সময় একটু লাগবে তবে বেবি ডগি তাদের যে এই যে মিম কয়েনের ট্যাগটা এটাও কাটিয়ে উঠতে পারে এরকম সম্ভাবনা আছে তাহলে চিন্তা করুন যদি মিম কয়েনের ট্যাগ কাটিয়ে ওঠে অলরেডি কিন্তু বেবি ডগি র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে গিয়েছে আপনাদেরকে আমি একটু যদি নিচের দিকে আজকে কয়েন মার্কেট ক্যাপে বেবি ডগির যে অবস্থা শো করা হচ্ছে সেটা যদি দেখে আপনারা জানেন কয়েন মার্কেট ক্যাপ খুবই ট্রাস্টেড এখানে দেখতে পাচ্ছেন চার্টে কিন্তু রেড হয়ে আছে বেশ নিচে বেবি ডগের প্রাইস দেখাচ্ছে এটা যে কোনো সময় উপরে যেতে পারে কারণ একটু পরে আমি আপনাদের সামনে যে খবরাখবরগুলো নিয়ে আসব সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন বেবি ডগি খুব তাড়াতাড়ি হয়তো ভালো রকম একটা পাম দিতে পারে তবে মার্কেট কিন্তু ওভারঅল ক্রিপ্টো মার্কেট কিন্তু এই মুহূর্তে ডাউনে আছে আপনারা জানেন যে বিটিসি হচ্ছে বলা হয় সমস্ত কয়েনের ফাদার কয়েন তাহলে বিটিসি নিজেই যখন এখন দদুল্যমান অবস্থায় নিচে যাচ্ছে উপরে যাচ্ছে এবং ভালো পরিমাণ একটা ডাউনে অলরেডি আছে তাহলে অন্যান্য কয়েনগুলো উপরে যেতে একটু মুশকিল হবে তবে বেবি ডগি যে নিউজগুলো পরাপর নিয়ে আসছে তাতে কিন্তু বেবি ডগি যে কোনো সময় মার্কেট একটু স্টেবল হলে খুব ভালো একটা হাইপ কিন্তু দেখাবে ভালো ধরনের একটা প্রফিট আমাদেরকে দিয়ে দিবে আমরা যদি একটু ট্রেডিং ভলিউমটা দেখি গত চব্বিশ ঘন্টায় ট্রেডিং ভলিউম কিন্তু বেশ খানিকটা ডাউন হয়েছে এখানে twenty four point twenty three percent baby গত চব্বিশ ঘন্টায় ডাউন হয়েছে এবং এখানে প্রাইস চেঞ্জ হয়েছে six point twenty three percent দেখতে পাচ্ছেন এবং র্যাঙ্কিং আছে দুইশো আঠাশ কয়েন মার্কেট ক্যাপের র্যাঙ্কিং র্যাঙ্কিং কিন্তু বেবি ডগের একটা নতুন কয়েন হিসেবে বলা যায় নতুন কয়েন এক বছর হয়েছে মাত্র বেবি ডগি জন্ম হয়েছে সেখান থেকে কিন্তু নতুন কয়েন বলাই যায় সেই হিসাবে কয়েন মার্কেট ক্যাপে এত কয়েনের মধ্যে দুইশো আঠাশ র্যাঙ্কিং কিন্তু খুবই খুবই একটা ভালো দিক এতক্ষণ কয়েন মার্কেট ক্যাপে আমি যেটা দেখালাম এটা দেখে আপনাদের আরও খারাপ লাগার কথা এটা স্বাভাবিক তবে এখন আমি আপনাদেরকে বেবিডগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে নিয়ে গিয়ে যে নিউজগুলো আপনাদের সামনে দেখাবো সেইগুলোতে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে তো চলুন চলে যাই বেবিডগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ছবিটা দেখুন এটা আমি বেবিডগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ওপেন করেছি ছবিটা আমার ভালো লাগছে মাঝে মাঝে দেখতে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমরা জানি যে বেবিডগের ফিফটি কোয়াট্রিলিয়ন কয়েন বার্ন হওয়ার কথা ছিল যেমন তেমন কোনো অ্যামাউন্ট কিন্তু নয় ফিফটি কোয়াট্রিলিয়ন বেবিডগের টোটাল সাপ্লাই ছিল ফোর হান্ড্রেড টোয়েন্টি কোয়াট্রিলিয়ন সেখান থেকে বার্ন হতে হতে টু হান্ড্রেড সামথিং ছিল সেখান থেকে আজকে fifty quadrillion already burned already fifty quadrillion token কিন্তু বার্ন হয়ে গেছে তাহলে এটা হচ্ছে একটা মানে কি বলবো সবচেয়ে বড় একটা মেসেজ আমাদের জন্য আমরা যারা বেবিডগির হোল্ডার রয়েছি যে কয়েনের পরিমাণ কমছে অর্থাৎ ইনভেস্টর এখানে এখন যুক্ত হবে তাদের অনেক কাজ হচ্ছে তারা সোসাইটিতে অনেক কাজ করছে তারা অনেক তাদের যে চ্যারিটি আছে চ্যারিটিতে ডোনেট করছে তাদের প্রচার হচ্ছে মানুষ জানছে টোকেনটাকে তারা কিন্তু মানুষ কিন্তু এখন কিনবে এখানে বড় বড় ওয়েল কিন্তু যুক্ত হবে আর যখনই ইনভেস্ট আসবে তখন যে কোনো কয়েনের প্রাইসই আপ হবে এবং খুব ভালো পরিমাণ আপ হবে এটা বলাই যায় এখানে ফিফটি কোয়াট্রিলিয়ন তো দেখলেন এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান আওয়ারের যে একটা টুইট সেটা এর পরে একটা লেটেস্ট আপডেট আছে একটু নিচের দিকে দেখুন এটা হচ্ছে একটা কি বলে অফারের বার্নিং হয়েছে কিন্তু বেবি ডগে কিন্তু প্রায় প্রায় বার্নিং করে যাচ্ছে তাদের কয়েনটাকে ছোট ছোট বার্নিং করে যাচ্ছে এখানে দেখুন এইট আওয়ার্স আগে আরেকটা টুইট বেবি ডগি করেছে যেটা হচ্ছে ওয়ান কোয়াট্রিলিয়ন এখানে এটা হয়েছে বিএসসি স্ক্যানে আর এটা হয়েছে ইথারিয়াম স্ক্যানে অর্থাৎ বেবি ডগি আপনারা জানেন দুইটা চেনেই লঞ্চ আছে ইথারিয়াম ইথারিয়াম চেনের মধ্যে যে কয়েনগুলো আছে সেখান থেকে ফিফটি কোয়ার্ট্রিলিয়ন বার্ন করা হয়েছে আমরা একটু এই যে ফ্রুপটা দিয়েছে ফ্রুপটার ভিতরে গিয়ে দেখব যে আসলে বার্ন করা হলো নাকি হলো না নাকি আমাদেরকে ফেক তথ্য দেওয়া হলো এইখানে এই যে ট্রানজেকশানটা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে এই যে বেবি ডগের যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেস থেকে একটা ডেট ওয়ালেটে এখানে টোকেনগুলোকে ট্রান্সফার করা হয়েছে ফিফটি কোয়াট্রিলিয়ন এখানে আমাদের পয়েন্টটা দেখাচ্ছে ফিফটি কোয়াট্রিলিয়ন পরিমাণটা দেখাচ্ছে এখানে ফিফটি কোয়াট্রিলিয়ন বার্ন হয়েছে এবং এইটার ইথারিয়ামের মূল্য হচ্ছে ইথারিয়াম প্রাইস অনুযায়ী one thousand sixty nine point fifty three Ethereum এটা হচ্ছে এর প্রাইস তাহলে চিন্তা করুন এত বড় একটা বার্নিং কিন্তু এখানে হয়েছে ঠিক তার কয়েক ঘন্টা পরে আরেকটা বিএসসি স্ক্যানের আরেকটা বার্নিংয়ের নিউজ বেবিডগি দিয়েছে আমরা একটু এটারও ভিতরে গিয়ে দেখব এখানে আসলে কি ঘটেছে ঘটনাটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বার্নিংয়ের নিউজটা আছে এখানে বেবি ডগির একটা ওয়ালেট অ্যাড্রেস থেকে ডেড ওয়ালেটে কয়েনটা গেছে এবং এখানে ট্রানজ্যাকশন ফিস টিস যা কিছু তারা দিয়েছে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে তাহলে অলরেডি আজকেই আমাদেরকে baby doggy fifty one quadrillion coin বার্নিংয়ের নিউজটা কিন্তু দিয়ে দিল তাহলে চিন্তা করুন কয়েনের পরিমাণ কমছে এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং দেখুন নাও পেমেন্টের একটা টুইট যেটা বেবিরগে রিটুইট করেছে নাও পেমেন্ট সম্পর্কে যদি আপনারা জেনে না থাকেন একটু গুগলে সার্চ করবেন নাও পেমেন্ট হচ্ছে একটা ওয়ালেট তারা একটা এখানে একটা টুইট করেছে যেটা হচ্ছে the hero baby doggy helps savings dogs অর্থাৎ বেবি ডগিকে তারা হিরো বলেছে বেবি ডগি কুকুরদের রক্ষার জন্য কাজ করছে অর্থাৎ এটা হচ্ছে কমিউনিটি ওয়ার্ক যেটা আমি আপনাদেরকে বলছিলাম তারা তাদের কমিউনিটি ওয়ার্কস চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে তারা কিন্তু তাদের টোকেনটাকেও কমা কমাচ্ছে বার্ন করছে কমিয়ে ফেলছে পুড়িয়ে ফেলছে যেটাই বলেন তাহলে এখানে খুব তাড়াতাড়ি বলা যায় যদিও মার্কেট এখন ডাউন খুব তাড়াতাড়ি বলছি এই অর্থে যে মার্কেট যখন আপ হবে আমি মনে করি মার্কেট যখন আপ হবে তখনই বড় ধরনের পাম্প দেখা যাবে এবং মার্কেট এইভাবে চলতে চলতেই কিন্তু বেবি ডগি বেশ ভালো একটা এখান থেকে পাম্প করবে সেটা খুব বেশি বড় নয় তবে পাম্প কিন্তু এখান থেকে করবে আমি মনে করি আপনারা যদি কিনতে চান বেবি ডগি কিনতে চান তাহলে বেবি ডগি কিছু কিনে রাখতে পারেন তবে মনে রাখবেন যে এখনই আজকে কালকে আপনাকে এখান থেকে যদি প্রফিট বুক করতে হয় তাহলে এখানে মোটামুটি বেশ ভালো অঙ্কের একটা টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে ছোটোখাটো অ্যামাউন্টের টাকা দিয়ে এখানে যদি আপনি কেনেন অবশ্যই কিনতে পারেন সেটার জন্য আপনাকে লং টাইম এটাকে হোল্ড করতে হবে তাহলে এখান থেকে আপনি প্রফিট বুক করতে পারবেন তা না হলে ছোট যে অ্যামাউন্ট আপনি এখানে ইনভেস্ট করবেন সেটা যখন আপনি সেল করবেন সোয়াপ করতে উইথড্র করতে আপনার কিন্তু লাভের যে অংশটা সেটা কেটে যাবে এমনকি আপনার আসল থেকেও কিছুটা হয়তো কেটে যেতে পারে তাহলে যদি আপনি বড় অ্যামাউন্ট দিয়ে ট্রেড করেন তাহলে আপনি অল্প পাম্পেই মোটামুটি একটা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন আর যদি ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করেন তাহলে তাহলে লং টাইমের জন্য এখানে অপেক্ষা করুন তবে বেবি ডগি সম্পর্কে নিশ্চিত করে মোটামুটি বলা যায় যে বেবি ডগি কিন্তু খুব ভালো পজিশনে যাবে তার প্রাইসও খুব ভালো পজিশনে যাবে তো আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আমি শুধুমাত্র নিজের জন্য যেটা রিসার্চ করছি আমি একজন বেবি রোগী হোল্ডার নিজের জন্য যেটা রিসার্চ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার মতামতটা আপনারা নেবেন সেটার উপরে বেস্ট করে আপনারা রিসার্চ করবেন আপনারা রিসার্চ করার পরে আপনারা যদি মনে করেন না এখানে বাই করা উচিত সেটা তখন আপনারা বাই করবেন কারণ লাভ লস সবই এখানে আপনার আপনার কি মতামত বেবি সম্পর্কে সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুল করবেন না আমাদের সাথে থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে